সাংবাদিক আমরা আরে আদর করে আমায় বলবে প্রিয়া রে হেতু আরে বন্ধু রে মোর বুকে লইয়া দিব একটা ঘুম চাইসা আর দিব একটা ঘুম একটু তালির শব্দ শুনবো সবার এবার সবাই হাতগুলো দেখবো বরিশালের লঞ্চে ওইটা লইব কে বিন রো আরে বন্ধু রে মোর বুকে লইয়া দিব একটা ঘুম তাই সাজিব একটা ঘুম আরে বরিশালের লঞ্চে

করব ঠিক আছে সবাই রেডি এক লাইন আমি এক লাইন আপনারা ঠিক আছে আমার হাতে মোবাইল ফোন বন্ধুর হাতে ক্যামেরা জিজ্ঞেস করলে উত্তর দিব মাঝখানে দর্শক আরেকবার একটু সময় জিজ্ঞেস করলে উত্তর দেব আদর করে আমায় বলবে পিয়া রে আর বন্ধুরে মোর বুকে লইয়া